I think this is the best goal for your kids. তাছাড়াও যেটা রয়েছে আমাদের সকল টিচার্সরাই self certified and phonics expert teachers তারা একদম হাতে ধরে হাতে কলমে শেখাবে correct pronunciation and amazing vocabulary তাছাড়া একটা কথা আছে থ্রি টু এইট ইয়ার্সই হচ্ছে একদম peak hour for learning and to develop cognitive brain এখন কোয়েশ্চেন আসতে পারে cognitive what does that mean মানে হচ্ছে সকল ধরনের লজিক্যাল চিন্তাভাবনা কিংবা ল্যাঙ্গুয়েজ অথবা pronunciation or to adopt certain methods এই টাইমটাই হচ্ছে একদম পিক আওয়ার সো এই টাইমের ভেতরে যদি তারা আয়ত্ত করে ফেলতে পারে এই সব কিছু no one can stop them from acing good scores in exams and তারা টিসল প্রি স্কুল গ্র্যাজুয়েটস হয়ে যাওয়ার পরে they can get enrolled